So hi friends welcome back to my channel আজকে এর বার্থডে এটা গিফট দিয়েছে না হ্যাঁ, এটা আছে এই যে এটা আছে এটা এটা মাথায় এটা মাথায় টুপি Unboxing challenge. আবার শুরু করে দিস এই বাবা বেরোচ্ছে শুরু হয়ে গেছে গেছে গেছে গেছে এ গেছে এ গেছে তুমি তাড়াতাড়ি খোলো আমি আমার থোপটা সব থেকে ভালো জানো তো ওদের থেকে কাঁটা চামচ দিয়ে না সুন্দর জানো ভাল লাগছে না oh my god fantabulous wow oh my goodness wow यार সিরিয়াসলি ये ফ্ল্যাশ নিতে হবে দাঁড়া সুইটেস্ট অফ অল আমার মনের কথা কি করে জেনে নেই হ্যাঁ সিরিয়াসলি এটাই তো বলে মনের টান গ্রেট গ্রেট ও ওয়াও यार গ্রেট গ্রেট ওয়াও সো সমিত এখানে তাকাও সমীর সমীর কেমন আমি তোমার এক্সপ্রেশন দেখতে চাই এই ওকে দেখ ও সারপ্রাইজ হয়ে আছে লিটারালি আমি সারপ্রাইজ হয়ে গেছি ওগুলো সরাও ওইগুলো সরাও আরে ভাই এইবার আমাকে বলো গিফট কেসা লাগা জোরে জোরে ও oh, ইয়া আর কিছু ওকে কিছু থ্যাংক ইউ বা এনিথিং এলস তোকে বলতে চাও <laughs> ইয়ার রেকর্ড চলছে কেউ কিছু বলো একটা জল জল দিন তো ব্যাটারি পুড়ে যাবে আর এখানে লিখেছেন লেখাটা রাখো সবাই অ্যাকচুয়ালি সবকটাই আমার বেস্ট বাট লাস্টের ও Wow. এটা এটা আমার সমীর এটা আমার so guys this cake from আমারটা পেন্ডিং হয়ে গেল আছে ওটাই দেরি আছে গিফট আসতে অনলাইনে না ওই জন্য আমি স্টার্ট করেছি না না One, two, three. Go. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Sami. hey, তুই আগে আরে আরে তুমি ফার্স্ট সামির কি অবস্থা আরে সন্দীপ পড়ে গেল আহ। সামির কেক সামির এটা কেক বোধহয় এরকম বোধহয় সামনে ফার্স্ট টাইম হলো একদম ফার্স্ট টাইম এবার হয়েছে এবার হয়েছে নে নে নে নে নে আর একবার নে আওয়াজ লাগা আবার লাগা লাগা লাগা এটা আমি লাগিয়েছি বাকিগুলো ও এটা face wash cake wash cake wash চলো এবার খাওয়া যাক এই দেখাতে পারছি না চিলি চিকেন কোথায় ঝাল লাগছে অ্যাকচুয়ালি আর কিছুই না একটা মাশরুম দেওয়া হয়েছিল মাশরুমটা ঝাল খুবই কম ওই জন্য বাড়ি গিয়ে ওটাকে লঙ্কা কুচি দিয়ে আরও খাবো হ্যাঁ আর এখন আমি খাচ্ছি শুধু এইটা পাঞ্চ করা আছে এই মিথ্যে কথা কেন বলছিস না এটা সিম্পলি কোল্ড ড্রিঙ্ক আর কিছুই না আর আরও কিছু রয়েছে যেমন এইটা চাউমিন আহ! Sweet caring.